পাঠ হয়ে যাবে পাঠ হয়ে যাবে ঘর রোড পাঠ হয়ে যাবে <coughs> চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে তুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা পথে পথে রাজপথে এই চোখে তাকিও না তুমি পার হয়ে যাবে এই চোখে তাকিও না পাঠ হয়ে যাবে পাঠ হয়ে যাবে পাঠ হয়ে যাবে